আসসালামু আলাইকুম গাইস বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো একটা বান্ডিল নতুন একটা বান্ডিল আসছে স্টোর একটা ইভেন্টের মাধ্যমে তো ওই বান্ডিলটা আজকে আমরা বের করবো আমার সাথে আছে আমার স্কোয়াড বানি বান্ডিলের স্কোয়াড আর ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আমাদের ভিডিও শুরু হয়ে যায় Bring him from the yard, indoor পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর সরাসরি আমরা ইভেন্টে চলে যাই ইভেন্টটা কোথায় এই যে র্যাব স্কেটার গোটুতে চলে গেলাম তো ভিডিওটা দেখি আমাদের প্রথমে আমরা কোনটা নিব আমি তো অনেক সংকট ছিলাম তো শেষের দিকে আমি এই বান্ডেলটা নিলাম চাইছিলাম না নিব তো আমি একটাই সিলেক্ট করব প্রথমে তো প্রথমে নয় ডায়মন্ডের স্পিন আমি মেরে দিচ্ছি নয় ডায়মন্ডের স্পিন দেখা যাক গাড়ি আমাকে কী দেয় এই গান বক্স ছাড়া গাড়ি নাম নয় রাবণের স্পিনে কী দিবে আর আমাকে যাক উনি রাবণের স্পিনে মেরে দিলাম ওরে অস্থির ইমোটটা পেয়ে গেলাম ডিসকার্ড আমি এটা নিব না উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন এবার মেরে দিলাম কি পাই গান বক্স জরিনার ভালোবাসা কখনই দিবে না নিরানব্বই ডায়মন্ডের স্পিন মেরে দিলাম কি পাই কি পাই একটা প্যারাশুটের স্কিন পাইছি একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন কি পাচ্ছি ব্যাকপ্যাক বুঝতে পারছি এটাই সমস্যা চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়েই আমাদের নিতে হবে চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন আর একটা ঘুরান দিয়ে পেয়ে গেলাম আমরা র্যাব স্কেটারের নতুন বান্ডিলটি না মেয়ের বান্ডিল আমি নেবো না মেয়ের বান্ডিল আমি পছন্দ হয় না তো আমি ব্যাগে দিয়ে বের হয়ে যাচ্ছি আমার মামা আমাকে রিকোয়েস্ট করতেছে তার গ্রুপে জয়েন হওয়ার জন্য তো আমি দেখতে থাকি কি হয় ভালোবাসা সবার জন্য ভালোবাসা অবিরাম বড় ভাইকে সাপোর্ট করবেন বড় ভাইকে সাপোর্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং বাজিয়ে দিবেন বেল আইকন কমেন্ট করবেন প্রত্যেক ভিডিওতে আর আমি আমার কালেকশনের মধ্যে দেখি আজকে যেটি নিলাম সেটা খুলে ফেলবো প্রথমে আমি চাচ্ছিলাম না খুলতে কিন্তু আমি আমার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাতে থাকি আমি নতুন যে স্কোরের ইমোটটা পেলাম সেটা আমি আগে ইকুপ করিনি আপাতত এই মুডটা বাদ থাকুক সূর্য ভাই কেন তুমি ডিস্টার্ব করতেছো দেখ সূর্য ভাই বুঝতে পারতেছে না কালে শুনে যাই দেখি কি হয় ব্যাকপ্যাকটা দারুণ ছিল এখানে প্যারাশুটের স্ক্রিনটা ক্লেম করবো না আদার্সে আছে অনেক প্রথমে দেখাই আমি গান বক্স পেয়েছিলাম দুইটা আর বান্ডিল সেকশনে দেখেন বান্ডিলটা আমি পেলাম এটা আর প্রান্থম মার জুগারের মকো স্টোরের একটা ভিডিও আসবে এর পরের ভিডিওটাই আসবে ওইটা তো ওই ভিডিওটা আমি আপলোড করব খুব দ্রুত যেহেতু এটা বাইশ তারিখে ইভেন্টটা আমি নিতেছি তার মানে আমার এবার দেরি হয়ে যাচ্ছে ইভেন্টটা নিতে ভালোবাসা থাকবে অবিরাম সবাই বড় ভাইকে সাপোর্ট করবে তো বান্ডিলটা এবার খোলার পালা দেখা যাক কী হয় ব্যাকপ্যাকটা আমি আমার স্ক্রিনে আসতেছে তো তাই ডিসপ্লে থেকে সরাই দিলাম তো ভালোবাসা থাকবে সবার প্রতি সবার প্রতি শ্রদ্ধা থাকবে এখন বান্ডিলটা ক্লেম করার দরকার ছিল বান্ডিলটা আমি এখন ক্লেম করে নিই মানে খুলে নিই আর কি ওপেন করে দিচ্ছি বান্ডিলটা বান্ডিলটা কোথায় কোথায় বান্ডিলটা বান্ডিলটা এই যে বান্ডিলটা পেয়ে গেছি তো বান্ডিলের শুধু গেঞ্জিটাই আমি পরবো এখন আপাতত কোনো কিছু পরবো না আমি এর আগে যে মক স্টোরে যে ইভেন্টেরটা ছিল ওই ইভেন্টের চুলটা পরবো ওই ইভেন্টটা অতি শীঘ্রই ভিডিও আসবে আপনি আপনারা টেনশন করেন না বড় ভাইকে সবসময় সাপোর্ট করবেন সাপোর্ট করে বড় ভাইকে এগিয়ে রাখবেন সবসময় বড় ভাই বড় ভাইকে দোয়া করবেন যাতে বড় ভাই সামনে এগোতে পারে ভালো ভালো কাজ করতে পারে আর গিভওয়ে শুরু হবে গিভওয়ে দেওয়া শুরু করব সবাই সবার ইউআইডি কমেন্ট করবেন আর বড় ভাইয়ের সাথে গেম খেলার জন্য প্রস্তুতি নেন তো অ্যাড দিয়ে দিন আমাকে আমার ডিসক্রিপশনে আমার গেমের আইডি কোড দেওয়া আছে যাদের ইচ্ছে হয় সবাই আমাকে রিকোয়েস্ট পাঠায়ও আর যারা যারা স্পেশালি আমাদের গিল্ডে জয়েন হতে চাও তারা জয়েন হবা কমপক্ষে পঁয়ষট্টি লেভেল হতে হবে ভালোবাসা থাকবে সবার প্রতি